আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কান্না দেখে পদত্যাগ করলেন সহকারী প্রক্টর হুমায়ুন কবির এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বশেরমুর বি প্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর হুমায়ুন কবির শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর দুপুরে পদত্যাগ করেন সহকারী প্রক্টর হুমায়ুন কবির এর আগে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গেলে সহকারী প্রক্টর হুমায়ুন কবিরকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা একই সঙ্গে প্রক্টর হুমায়ুন কবিরের পা ধরে কান্না করে বাঁচার আকুতি জানান শিক্ষার্থীরা এ অবস্থায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন সহকারী প্রক্টর হুমায়ুন কবির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর হুমায়ুন কবির বলেন আমার সন্তান তুল্য শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে কিন্তু আমি কিছুই করতে পারিনি আমি আমার দায়িত্ব পালন ব্যর্থ হয়েছি তাই নৈতিক জায়গা থেকে পদত্যাগ করছি তিনি বলেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সরাসরি পদত্যাগপত্র জমা দিতে না পারলেও মৌখিকভাবে বিষয়টি রেজিস্ট্রার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি আমি হুমায়ুন কবিরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদ বলেন পদত্যাগপত্র এখনও জমা দেননি সহকারী প্রক্টর তাহলে তিনি কিভাবে পদত্যাগ করেন হুমায়ুন কবির পদত্যাগ করতে চাইলে করতে পারেন এটি তার ব্যক্তিগত বিষয় এর আগে সকালে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন এই সময় চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল তাদের উপর রামদা হকিস্টিক এবং লাঠি নিয়ে হামলা চালায় হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন আহত শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের দাবি উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসির উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে একই সঙ্গে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন শনিবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ এই নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস সূত্রে জানা গেছে বিশ্ববিদ্যালয় থেকে গত ছয় মাসে সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃত ওই শিক্ষার্থীদের অপরাধ উপাচার্য ও প্রশাসনে কর্তব্য ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা সর্বশেষ এগারো সেপ্টেম্বর ফেসবুকে শিক্ষার্থীদের নিয়ে স্ট্যাটাস দেওয়ায় আইন বিভাগের ছাত্রী ও সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কার করা হয় এ ঘটনার পর জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করেন সাংবাদিকদের আন্দোলনের মুখে গত বুধবার জিনিয়ার বহিষ্কারা দেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরপর ওই দিন রাত থেকে ভিসি খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ